আজকে দেখাবো অ্যাপেল ক্লোন ও অ্যাপেল রিয়েল ভার্সনটি তো আমাদের কাছে দুইটা প্রোডাক্টই আছে দুটো প্যাকেটে দেখা যাচ্ছে এটা one twenty eight GB rose gold দুটোই রোজ গোল্ড সাইড থেকে দেখা গেলে বোঝা যায় যে প্যাকেটটা একটা ছোট আছে একটা বড় আছে তো যাই হোক আমরা আগে ক্লোনটা ওপেন করবো এর মধ্যে আছে একটা ফোন একটা ম্যানুয়াল বক্স সব কিছু অরিজিনালের মতোই একটা হেডফোন চার্জার আর ডাটা কেবল আর ম্যানুয়াল বক্সের মধ্যে অনলি একটা পাওয়া যাবে যাই হোক তো এই ছিল ভেতরের প্রোডাক্ট আমরা এখন একটা ফোনটা ওপেন করব সুশৃঙ্খলভাবে অ্যাপেলের লোকই আসছে তবে এটা ক্লোন এর থিকনেস খুবই সুন্দর ফিনিশিংটা খারাপ না বর্তমান বাজারে ক্লোনগুলো মোটামুটি অরিজিনালের মতো দেখতে যদিও আমি নিজেও কনফিউজড আমি এই প্রথম এই ক্লোন ইয়ে করতেছি আর এটা অরিজিনাল সাথে কখনোই কম্পেয়ার করা সাজে না অনেকক্ষণ লাগতেছে লোডিং হতে যাই হোক এটা ব্যাটারিতে চার্জ নাই তো এটা আমি ফিঙ্গারপ্রিন্ট অলরেডি রেজিস্ট্রেশন করে রাখছি আমার পাসওয়ার্ড দেওয়া আছে ফিঙ্গারপ্রিন্টটা কেমন কাজ করে সেটা আমি দেখব ফিঙ্গারপ্রিন্ট দিলে আমার মনে হচ্ছে খুব দ্রুতই সেটা মনে হচ্ছে আর এর থ্রি ডি অপশনটাও দেওয়া আছে যদিও এটা ফেক এটা অ্যানিমেশনের মতো আদারওয়াইজ অরিজিনাল অ্যাপেলের কিছুই নেই কিন্তু এটা অ্যান্ড্রয়েড ভার্সন সেটিংসটাও একদম প্রপারলি অ্যাপেলের মতোই দেখা যাচ্ছে জেনারেল অ্যাবাউট বোঝার উপায় নেই যে এটা ক্লোন আপনি যখন ইউজ করবেন তখন প্র্যাকটিক্যাল আপনি বুঝতে পারবেন যে এটা ক্লোন না অরিজিনাল যাই হোক আমি এর সাথে অরিজিনালটা ভালো আনবক্স করবো এটার ভিতরেও সেম সেম মোটামুটি ভিতরে একই প্রোডাক্ট আছে ম্যানুয়াল বক্সের মধ্যে কিছু অরিজিনাল ইয়ে দেখা দেখলে বোঝা যাবে যেটা অরিজিনাল ফোন অ্যাপেলের লোগো আছে সম্ভবত দুইটা ইয়েস সম্ভবত অ্যাপেলের দুটো লোগো এটা আপনি অন্যান্য ইয়াতে ইউজ করতে পারবেন আপনার ল্যাপটপ ইউজ করতে পারবেন আর অন্যান্য প্যাকেজ যেহেতু এটা আট আট মাস আগে আমি ক্রয় করছি সো এখন ভিতরে ইয়াগুলো ইউজ করা হয়েছে যাই হোক তো আমরা অ্যাপেল ওপেন করবো original Apple open produced by in California in China model A1687 compare করলে কিন্তু বোঝা খুবই মুশকিল যে কোনটা অরিজিনাল আর কোনটা যাই হোক ওপেন হয়ে গেছে পাসওয়ার্ড দিলাম দুইটা আমি একসাথে আনলক করবো ready one two three password unlock one two three password যাই হোক এখন আমরা জেনারেলে যাব দুটাতেই জেনারেল আপনারা দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে কিছু পরিবর্তন দেখা যাচ্ছে দুটাতে এটা থাকাটাই স্বাভাবিক এবং এখানে আপনি যে কোনো পিকচার যদি একটা ছবি তুললেন দুটাই ক্যামেরা ওপেন করলাম এটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট কোনটা মোটামুটি এখন মনে হয় বোঝা যাচ্ছে যাই হোক এখানে থ্রি ডি ফটো মোড আছে থ্রি ডি আমি থ্রি ডি একটা ছবি তুললাম ড্রোন মোবাইল থেকে আমি একটি ছবি তুললাম স্ট্যান্ডার্ড ওখানে থ্রি ডিসে ঘুরবে না ফোকাস করতে কিছুটা সময় নেবে আপনার যাই হোক তারপরে ছবির কোয়ালিটি মোটামুটি ভালো খারাপ না আর থ্রি পিকচার কী তুললাম সেটাও দেখা দরকার পিকচারটা যে থ্রি সেটা আমি কীভাবে বুঝবো এটাতে নির্দিষ্ট মাপে একটা চাপ দিলে পিকচারটা নেওয়া যাবে দেখতে পাচ্ছেন ইম্পর্ট্যান্ট ব্যাপার লক্ষণীয় এখানে দেখা যাচ্ছে যে টোটাল বিষয়টা একদম সেমলি অ্যাপেলের মতোই দেখাচ্ছে যেমন ক্যাপাসিটি এটা sixty three GB I mean sixty four GB এটার টোটাল ক্যাপাসিটি অ্যাভেলেবেল আছে আর অরিজিনাল ইয়েতে একশো আঠাশ জিবি সাতান্ন জিবি অ্যাভেলেবেল যাই হোক আমাদের কলন ফোনটাতে চার্জ খুবই কম যার কারণে এটা বেশিক্ষণ দেখাতে পারতেছি না যাই হোক আমি এটা পার্সোনালি আপনাদেরকে দেখানোর জন্য ইয়া করলাম যদিও আমি প্রফেশনাল কোনো অনলাইন ইয়া করি না এটা মাস্টার একদম ক্লোনের মাস্টার সর্বশেষ ভার্সন ক্লোন যার কারণে এটা অরিজিনাল সাথে খুব মোটামুটি কম্পেয়ার করার মতো অবস্থা হয়ে গেছে ফিনিশিং কোয়ালিটি যথেষ্ট ভালো আপনি সিরির ইয়াটা পাবেন না আমরা সিরিটা ওপেন করব আপনি দেখতে পাচ্ছেন এখানে আমি থ্রি ডি টাচের মাধ্যমে আমি বিভিন্ন অ্যাঙ্গেলে সব কিছু শো করতে পারতেছি বাট এখানে কিন্তু থ্রি ডি কাজ করবে না যেহেতু এটা clone Hi Siri. What's the time? What's the time? কিন্তু ক্লোনে আপনার এই সিরি কাজ করবে না আদারওয়াইজ অনেক কিছু আছে যেটা অ্যাপেল আইএস ভার্সনের কোনো কিছু সাধারণত এর সাথে মিলবে না কারণ এটা অ্যান্ড্রয়েড যেহেতু আপনি প্লে স্টোরে যখনই যাবেন তখনই দেখতে পাবেন যে এটা অ্যাপস স্টোর চালু হয়ে গেছে সাধারণত আপনার অ্যান্ড্রয়েড ভার্সন চালু হয়ে গেছে আপনি খুব সহজেই বুঝতে পারবেন ব্যাপারটা FaceTime calculator Game Center সব কিছুই দেখতে অরিজিনালের মতোই আমাদের মিউজিকটা ওপেন করলাম এখানে এটা তো মিউজিকটা ওপেন করলাম ধারণা আপনারা মোটামুটি যতটুকু বোঝানো সম্ভব হয়েছে আপনারা কিছুটা বুঝতে পারছেন আমি কতটুকু বোঝাতে পারছি জানি না আগামী দিন আশা করি অ্যাপেল সেভেন আপনাদের সামনে নিয়ে আসবো